চাতক প্রায় যে আছে কালো শোষী আমি হব বলে চরণ দাসি আমি হব বলে চরণ দাসী ওতা হয় না কপাল গুনে ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় মেঘের বিদ্যুৎ মেঘে যায় লুকালে না পায় সোনামি কালারে হারায় যে কালারে হারায় যেমন ওই রূপ হেরিয়ে দর্পণে ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে যখন ওই রূপ সরণ থাকে না লোক লজ্জারি ভয় যখন রূপ স্মরণ হয় থাকি না লোক লজ্জারি ভয় লালন ফকির ভেবে বলে সদায় লালন ফকির ভেবে বলে সদায় ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে হে আমার মনের মানুষের সলে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে অস্থির অস্থির